সৈয়দনা ইব্রাহিম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিমে আর সৈয়দনা আদম আলহ ইসলামের পায়ের ছাপ আছে অ্যাডাম স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে সাড়ে তিনশো বছর তারপর আর গেছে কথা কথা গল্প আদম শ্রীলঙ্কায় এসেছে এখনকার মুসলমানরা এটা জানে না আমি গেলাম আদম সালামের পা দেখার জন্য এটা স্পিক শ্রীলঙ্কার কলম্বো থেকে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দূরে বিশাল পাহাড় উঠতে আমার সময় লেগেছিল চার ঘন্টা দশ মিনিট সাড়ে সাত হাজার ফিট উঁচু আমার সাথে আরেকজন ব্যবসায়ী ছিল এই দেখছেন দুজন মিলে উঠতে শুরু করলাম অর্ধেক ওঠার পর আর পারি না উনি আমার টাইনা টাইনা করে তুলছে এত উঁচু উঠে দেখি আসলে কোনো ঠ্যাং কিছু নেই আদম আলাহিসাল্লামের কোনো পা সেখানে নেই ওখানে আছে একটা বৌদ্ধ মন্দির তারা বলছে এটা শ্রী পাতা এখানে বৌদ্ধের পা আছে আমার ড্রাইভার ছিল মুসলিম দুদিন তাকে রিজার্ভ নিয়েছিলাম গাড়িটা তাকে বললাম যে আমরা আদমের পা দেখতে যাব সে বলতেছে আদমের পা আবার এই দেশে আসলো কবে আমরা বললাম তোমরা জানো না আমরা তো জানি দেশ আমাদের জানো তোমরা এখানে আমাদের জন্ম এখানে আমাদের বেড়ে ওঠা আমরা কোনোদিন শুনিনি আদমে দেশ পরবর্তীতে যা আমি দেখলাম সেখানে বৌদ্ধরা সেখানে যা পূজা করছে অর্চনা করছে এটা ওদের সরকারের একটা চালাকি তারা টুরিস্টদের থেকে কিছু টু পাইস কামাই করছে আর কিছু না আবার আদম সালাম তো ল্যাংরা ছিলেন না যে উনি এক পা হবে চিহ্ন থাকলে দুই পা থাকবে ইব্রাহিম ইসলামের দুই পায়ের চিহ্ন কাবার সামনে আছে কিনা পাথরের মাঝে খোদাই করা আছে পা তো দুটা তো চিহ্ন তো দুটারই থাকবে আদম তো ল্যাংরা ছিল না এক পা হবে কেন সব বানানো কেন আদম আলাইসালাম কানতে কানতে সেখানে গেলেন মা হওয়া চেতা থেকে গেলেন তারপরে দুজন একত্রিত হলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বানানো হাদিস মৌদু لما اخترق آدم الخطية قال يا رب بحق محمد لما غفرت لي قال قال تعالى كيف عرفت محمد ولم أخلقه قال لما خلقتني بيدك ونفقت في من روحك رفعت رأسي فرأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিমতু ইন্নাকা লাম ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা তাআলা ইয়া আদম লাউলা মুহাম্মাদ লামা লম্বা একটি হাদিস এই হাদিস হলো বানোয়ার গল্পের উৎস মা হাওয়া বাবা আদম বলছে আল্লাহ আমরা তো গুণা করে সাড়ে তিনশো বছর ক্ষমা চাইলাম ক্ষমা পাইলাম না আরাফার মাঠে এসেছি এখন আমরা স্বামী স্ত্রী দুজন একত্রিত হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মোহাম্মদ নবী রুসিলা আমাদের ক্ষমা করো আল্লাহ সাথে সাথে জবাব দিলেন সাড়ে তিনশো বছরে জবাব দেয় না রব্বানা বলে ডাকে ক্ষমা করে না আজকে মোহাম্মদ নবীর নাম বলাতে আল্লাহ সাথে সাথে বললেন কাইফা মোহাম্মদ বললাম আখলুকু মোহাম্মদকে চিনলে কিভাবে আমি তো তাকে এখনো বানাই নাই সে তোমার সন্তান হবে তখন আদম আলাইসালাম নাকি বলেছেন আপনি আমাকে যখন নিজ বানালেন আমার ভিতর রুহ ফুকে দিলেন আমি মাথা তুলে দাঁড়াইয়া দেখি আর সে আজিমের পিলারে লেখা আমি দেখেছি আপনার নাম যেখানে শেষ নবী মাহমুদের নাম সেখানে শুরু তারপর আমি বুঝেছি ইন্নাকা লাম তুদিন ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা আপনার সবচেয়ে প্রিয় মাহলুক না হলে প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে তার নাম আপনি বসাতেন না ওই বিবেক বোধ থেকে ওই চিন্তা থেকে আমি উনার নামের অশিলায় ক্ষমা চাই আল্লাহ বলেছেন আদম আদম তুমি সত্য বলেছ মোহাম্মদ না বানালে আমি বানাতাম না আমি তোমাকে ক্ষমা করে দিলাম এটা কাহিনী আল্লাহ এত বড় ক্ষমা করে নাই আল্লাহ কোরআনে বলছে তাওবা করেছে রব্বানা জলাম না বলে আমি এই কালেমা নাজিল করেছি ওই কালেমা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এই জন্য শূন্যই আমাদের মাঝে প্রচলিত এই যে আমার সামনে আপনারা বসে আছেন বলুন তো আমরা যখন গুণা করি গুণা করার পরে আমরা ও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ মাফ করো এই দোয়াটা বেশি করি না রব্বানা জলাম নাম খুসানা বেশি করি আদম আদম তার রবের পক্ষ থেকে তাওবার কালেমা পেয়েছে আপনি বলতেই পারেন আল্লাহ আমি তোমার নবীর উম্মত তোমার নবীর রুসিলা আমারে মাফ করে দাও তোমার কালামের রুসিলা মাফ করে দাও আমার নামাজ এবাদতের রুসিলা মাফ করে দাও তাও আসুল হতে পারে কিন্তু সাড়ে তিনশো বছর পরে ক্ষমা পেয়েছে এই কথা ভিত্তিহীন আল্লাহ নির্দয় নয় আল্লাহ ক্ষমা চাইলে আর ক্ষমা করতে দেরি করেন না এই কথাগুলো বলে আমাদেরকে আশ্বস্ত করছেন যে তোমরাও ক্ষমা চাইতে দেরি করতে পারবা যদি গুণা করে গুণা করার পরে সে তাড়াতাড়ি ক্ষমা চায় তাওবা করে ফিরে আসে কোরআন মাজিদ আল্লাহ তাআলা যে ব্যক্তি গুনাহ করে তাড়াতাড়ি তাওবা করে তাকে তাওবা করে ক্ষমা করা আমি আল্লাহর জন্য আজীব হয়ে যায় কোরআনের আয়াত ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহাল নফসের প্রচারণায় গুণা করে ফেলবে তারপর দাওয়া করবে তাৎক্ষণিক সাথে সাথে আর দেরি না আহা করলাম ভাই কোনটা গুণা কোনটা ভালো এটা বোঝার মতো বিবেক বোধ আল্লাহ আপনাকে বানানোর সময় দিয়ে দিচ্ছে মিথ্যা বলা মহাপাপ দুধে পানি দেয়া নিষেধ মা বাবার সাথে দেয়া দবি করা গুনার কাজ এই কথা বোঝার জন্য টাইটেল পাস করা লাগে না দাওরা পাস করা লাগবে না এটা মূর্খ বোঝে কারণ ভালো মন্দ বুঝার মতো মেধা বিবেক বোধ আল্লাহ সৃষ্টিগত ভাবে দিয়েছে এখন আপনি গুণা করছেন বুঝছেন আহা কামরা কি করলাম আপনার দায়িত্ব হচ্ছে ক্ষমা চাওয়া এখনই কবিরা গুণা যেগুলো আমরা করে ফেলি করে ফেলেছি এখন আমরা গুণা নিয়ে মরতে চাই না এ বিষয়ে একমত হওয়া দরকার আছে না কারণ যদি আপনি গুণা নিয়ে মরেন লজ্জিত হবেন তিনি চাইলে ক্ষমা করবেন না চাইলে জাহান নামে দেবেন আর যদি আপনি এখান থেকে মাপ নিয়ে মরতে পারেন তাহলে কপালটা খুলে যাবে যাবে এখন এই কাবাহের থেকে বাঁচার জন্য কবিরা গুণা আমাদের জানতে হবে আমার বন্ধু ইমাম দাহাবি বই লিখেছেন আল কাবায়ের ওটার মাঝে তিনি সত্তরটা লিখেছেন কোন কোন মহাদ্দের সাতশোটার কথা বলেছেন আমি পর্যায়ক্রমে আপনাদের কিছু শোনাবো সবগুলো তো আর বলা যাবে না লম্বা হবে তালিকা এক নাম্বার আল্লাহর সাথে শরিক করা মানুষ দুনিয়া যত কবিরা গুণা করে শিরিক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা এটা করা যাবে না শিরিক নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি এই মসজিদেই করেছি শিরিক নিয়ে আমার লিখা বইও আছে আমি আমার বইতে বাংলাদেশে চলমান উনত্রিশটা লিখেছি এটা দাওয়াতি কাজের একটা বই ছোট্ট বই আজকেও আমার গাড়ির মাঝে আছে যারা নিতে চান নেবেন যারা কিনেন নাই তাদের সকলকে বলবো কিনে নেবেন টাকা নাই আমার থেকে বলে হাদিয়া নেবেন নিজে করবেন অন্যকে করাবেন একটা সিঁড়ি নিয়ে মরা যাবে না গেছেন তো সব শেষ